আসসালামু আলাইকুম লার্নিং অ্যান্ড আর্নিং টিভের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে বন্ধুরা যে যে প্রান্তে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আমার অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সকলের প্রতি কেননা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে যেভাবে সত্যি এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ আপনাদের কৃতজ্ঞতা ঋণ যাতে কিছুটা হলে শোধ করতে পারি ভালো ভালো ভিডিওগুলো দিয়ে আপনাদের কৃতজ্ঞতার পাশে আবদ্ধ থাকার চেষ্টা করি এবং আপনারা আমার চ্যানেলটিকে এইভাবে সাপোর্ট দিয়ে যাবেন আজকে যে অ্যাপসটি শেয়ার করতে যাচ্ছে সেই অ্যাপস এর নাম আপনারা একটু পরে দেখতে পাচ্ছেন তার আগে আমরা স্ট্যাটিস্টিক্সটি দেখতে পাই এটি প্রায় পঞ্চাশ হাজার প্লাস বার ইনস্টল হয়েছে এবং আপডেট হয়েছে ছাব্বিশ তারিখ তার মানে সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখ এবং এটি সম্পূর্ণ একটি ট্রাস্টেড অ্যাপস এবং অনায়াসে আপনি এখান থেকে হিউজ পরিমাণ কাজ করে বিকাশে পেমেন্ট নিতে পারবেন এবং এটি ট্রাস্টেড অ্যাপস এটি রিভিউ দেখতে চাইলে আপনি এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন just take a look take a look এবং পাশাপাশি আপনি এখানে রেটিং দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট সুতরাং এই অ্যাপসের নাম হচ্ছে আপনারা জেনে থাকবেন যে call fix daily news pro তো এইখানে কাজ করার অনেকগুলো অপশন রয়েছে এবং কাজগুলো করার জন্য আপনার কোনো রকম দক্ষতা বা অভিজ্ঞতার প্রয়োজন নেই জাস্ট আপনি আমার ভিডিওটি স্টেপ বাই স্টেপ ফলো করলে খুব সহজে আপনার হাতে থাকে অ্যান্ড্রয়েড ফোনটি ইউজ করে হিউজ পরিমাণ পয়েন্ট কালেকশন করতে পারবেন সেটিকে ডলারে কনভার্ট করে বিকাশে নিয়ে আসতে পারবেন অনায়াসে সো স্টেপ বাই স্টেপ শুরু থেকে বিশেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে latest latest learning and earning related ভিডিওগুলো পেয়ে যেতে পারেন সো ফ্রেন্ডসি একটু পরেই সাথেই থাকুন অ্যাপসটিতে কাজ করতে হলে প্রথমত যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে একটি ভিপিএন কানেক্টেড করে নিতে হবে তার মানে টার্বো ভিপিএন রয়েছে অথবা সুপার ভিপিএন রয়েছে পর্দায় দেখতে পাচ্ছেন সুপার ভিপিএন আমি ইনস্টল করে নিয়েছি আপনার যদি না থেকে থাকে তাহলে সরাসরি গুগল প্লে স্টোরে গিয়ে সুপার ভিপিএনটা অবশ্যই ইনস্টল করে নেবেন এবার কিভাবে কানেক্টেড করে নিতে হয় সেটি আমি দেখাচ্ছি সুপার ভিপিএনটা সুপার ভিপিএনটা কানেক্টেড করে নেওয়ার পরে আপনি অনায়াসে এখান থেকে কাজ করতে পারবেন সুপার ভিপিএনটা কানেক্টেড করে নেওয়ার জন্য আপনি এখানে যে কান্ট্রি সিলেক্ট রয়েছে সে কান্ট্রিতে সিম্পলি ট্যাপ করবেন আমি ইউএস সিলেক্ট করে দিয়েছি এরপর আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এটি কানেক্টেড হয়ে গিয়েছে দ্যাটস ইট এবার সরাসরি কিভাবে কাজ করবেন এবং স্টার্ট করবেন সেটি আমি দেখাচ্ছি এখানে একটি আইকন দেখতে পাচ্ছেন কল ফিক্স প্রো এটি হচ্ছে আজকের অ্যাপস এটি অ্যাপসটি নিতে হলে সরাসরি আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরের মধ্যে গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আমি সাধারণত যে কোনো অ্যাপস আমরা ইনস্টল করে নিই সো ইনস্টল ইনস্টলে ক্লিক করার পর আপনি ওপেন করবেন ওপেনে ক্লিক করার পরে সরাসরি আপনি যে ইন্টারফেসটি পাবেন সেই ইন্টারফেসটি হচ্ছে আপনাকে সাইন আপ করে নিতে হবে সাইন আপ করে নেওয়ার পরে আপনি আপনার লগ ইনরত যেটি ইমেল অ্যাড্রেস রয়েছে সেই ইমেল অ্যাড্রেসটি আপনি সিলেক্ট করে দিবেন দ্যাটস ইট এখানে দেখতে পাচ্ছেন আমি যখন ইমেল অ্যাড্রেসটি সিলেক্ট করে দিয়েছি একটি রেফার কোড চাচ্ছে আমি আপনি অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে রেফার কোডটি পেয়ে যাবেন সেই রেফার কোডটি আপনি এখানে ইউজ করবেন ইউজ করে আপনি সামনে প্রসিড হবেন সো আমি এটি দেখাচ্ছি অলরাইট রেফার কোডটি দেওয়ার পরে আপনি সরাসরি ইন্টারভিউতে চলে আসবেন আপনি যখন সাইন আপ করবেন তখন আপনি এখানে প্রায় পঁচিশশো পয়েন্ট আপনাকে তারা ফ্রি দিবে যেটির ভ্যালু হচ্ছে zero point five zero zero dollar that's it একটি ফানি একটি অফার এবং এটি সহজে আপনি উইড্রো করে নিতে পারবেন ভিডিও শেষে অবশ্যই দেখিয়ে দিব কিভাবে এখান থেকে আপনি উইড্রো করে নেবেন তার আগে এখানে কিভাবে কাজ করতে হবে আমি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে যে প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটাকে যদি ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে যে প্রয়োজনীয় যে ইনফরমেশনগুলো সেই ইনফরমেশনগুলো এখান থেকে পেয়ে যাবেন তার মানে কি কি অপশন এখান থেকে কাজ করতে হয় সেগুলো প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করার পরে আপনি সরাসরি ইন্টারপেজে চলে আসবেন তার মানে এখানে অনেকগুলো লেটেস্ট নিউজ রয়েছে এখান থেকে কীভাবে কাজ করতে হয় সেটি আমি একটু পরে দেখাচ্ছি এরপর দ্বিতীয় যে অপশনটি দেখতে পাচ্ছেন এই যে এই আইকনে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনার এটি লোডিং হতে থাকবে লোডিং হওয়ার পরে যে যে অপশনে আপনি এখানে কাজ করবেন সেই অপশনগুলো কিন্তু অলরেডি দেওয়া রয়েছে প্রথমে দেওয়া রয়েছে lucky spin wheel lucky spin wheel করে আপনি এখান থেকে প্রায় fifty $50 plus earning then add করতে পারবেন ম্যাথ কুইজ গেলে প্রায় ফিফটি ডলার প্লাস আর্নিং করতে পারবেন ওভারঅল সার্ভে রয়েছে প্রায় আপনি পাঁচ হাজার ডলার প্লাস আর্নিং করতে পারবেন ফ্র্যাঙ্ক ইনভাইট করে আর্নিং করতে পারবেন এবং ওয়াস অ্যাড এখানে দুটো অপশন রয়েছে বিপিএন কানেক্ট করে এবং বিপিএন কানেক্ট না করে আপনাকে এখানে কাজ করতে হবে আপনাকে অবশ্যই অনুরোধ জানাবো আপনি যদি বিপিএন কানেক্ট করতে চান কোন কোন কাজগুলো আপনি বিপিএন কানেক্ট করে করতে পারবেন সেটি আমি দেখাচ্ছি প্রথমত lucky spin wheel math quiz solve এয়ার ফর ইনভাইট ফ্রেন্ড এই কাজগুলো আপনাকে অবশ্যই বিপিএন কানেক্ট করে করতে হবে এরপর আপনি ওয়াস অ্যাডস যেটি দেখতে পাচ্ছেন এবং নিউজ সেটি সেই দুটো অবশ্যই আপনাকে বিপিএন কানেক্ট না করে করতে হবে আশা করি বুঝতে পেরেছেন বিপিএন বিপিএন অবশ্যই আপনি ইউজ করবেন সুপার বিপিএন অথবা টার্বো বিপিএন অবশ্যই আপনার সুপার বিপিএন অথবা টার্বো বিপিএন না থাকলে আপনি সরাসরি গুগল প্লে স্টোরে গিয়ে সেটি ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে নিয়েছি এবং অ্যাড করে নিয়েছি সো প্রথমে যে কাজটি করবেন এখানে লাকি স্পিন হুইল যেটি দেখতে পাচ্ছেন সেটিতে আমি ক্লিক করছি সেটিতে ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস উপস্থিত হবে এখানে টোটাল অ্যাভেলেবেল স্পিন রয়েছে তিনটি এবং আপনারা দেখতে পাচ্ছেন টোটাল নয়টি রয়েছে আবার এগ্রিতে ক্লিক করবেন এগ্রিতে ক্লিক করার পরে থ্যাংক ইউ দিয়েছে থ্যাংক ইউ দেওয়ার পরে আপনি প্লে স্পিন ক্লিক করবেন এখানে একটু ইনস্ট্রাকশন দিচ্ছি ইনস্ট্রাকশনগুলো হচ্ছে যে আপনি যখন স্পিন করে ফেলবেন সবগুলো তার মানে তিনটি এরপরে আপনাকে সরাসরি এই বাকি স্পিনগুলো নেওয়ার জন্য যে কাজটি করতে হবে সেটি আমি একটু পরে দেখাচ্ছি প্লেস পিনে ক্লিক করবেন প্লেস পিনে ক্লিক করার পরে আপনি নির্ধারিত কিছু পয়েন্ট পাবেন অবশ্যই আপনি এখানে ওয়াস অ্যাডস যেটি দেখতে পাচ্ছেন সেই ওয়াস অ্যাডস এর মধ্যে চলে যাবেন এখানে যদি একটি অ্যাড চলে আসে সেই অ্যাডটি অবশ্যই আপনাকে দেখতে হবে অর্থাৎ ক্লিক নাও টু প্লে এটি প্লে করার জন্য আপনাকে জাস্ট এখানে সিম্পলি ট্যাপ করতে হবে সিম্পলি ট্যাপ করার পরে সরাসরি আপনাকে ওয়াস অ্যাডসের মধ্যে নিয়ে যাবে তার মানে অ্যাডটি দেখার জন্য আপনার নির্ধারিত যে পয়েন্ট সেই পয়েন্টটি অবশ্যই আপনি এখান থেকে পেয়ে যাবেন এরপরে আরেকটি কথা বলে রাখা ভালো এটিতে ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে ধরনের ইন্টারফেস উপস্থিত হবে এখানে গুগল প্লে স্টোরে নিয়ে যাওয়ার পরে অনেক সময় অনেকগুলো অ্যাপস আপনার সামনে এই ধরনের শো করবে আপনি চাইলে এখান থেকে ইনস্টল করে নিতে পারবেন অথবা ইনস্টল করে নেওয়ার পরে দুই থেকে তিন মিনিট রেখে দেবেন তিন মিনিট রেখে দেওয়ার পরে সেটির এগেনস্টে আপনি নির্ধারিত পয়েন্টগুলো পাবেন সো আমি নো থ্যাংক সেটি আমি কেটে দিচ্ছি আশা করি সেটি বুঝতে পেরেছেন অর্থাৎ যদি গুগল প্লে স্টোরে নিয়ে যায় গুগল প্লে স্টোরে নিয়ে যাওয়ার পরে আপনার সামনে কোনো অ্যাপস ইনস্টল করতে বলে সেটি ইনস্টল করবেন ইনস্টল করে নেওয়ার পরে দুই থেকে তিন মিনিট আপনি আপনার মোবাইল ফোন মধ্যে রেখে দিবেন রেখে দেওয়ার পরে আপনি পরে আনইনস্টল করে দিবেন দ্যাটস ইট এর বিনিময়ে আপনি পয়েন্টগুলো পেয়ে যাবেন আপনি অ্যাপসটি ইনস্টল করছি অ্যাপসটি ইনস্টল করার পরে জাস্ট একটু ওয়েট করতে হবে অর্থাৎ অ্যাপসে নিয়ে গেলে অবশ্যই অ্যাপসটি ইনস্টল করবেন দুই থেকে তিন মিনিট রেখে দিবেন একটু ওয়েট করতে হবে এরপর যদি আপনার অনেক সময় অনেক ওয়েবসাইটের মধ্যে নিয়ে যায় সেই ওয়েবসাইটের মধ্যে যাওয়ার পরে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করবেন তিন মিনিট অপেক্ষা করার পরে অ্যাপস আমি ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে এসে তারপর আপনি অবশ্যই কয়েনগুলো অ্যাড করে নিতে পারবেন অলরাইট আমি কয়েন যেটি দেখতে পাচ্ছেন সেই কয়েনটি আমি ইনস্টল করে নিয়েছি এরপর আমি সরাসরি এবার চলে যাব আমার মূল অ্যাপসের মধ্যে মূল অ্যাপসের মধ্যে সেটি অ্যাড হয়েছে কিনা তার মানে এই যে কয়েনটি আমি ইনস্টল করে নিয়েছি তার মানে এই অ্যাপসটি সে অ্যাপসটি ইনস্টল করে নিয়েছে কিনা ইনস্টল করে নেওয়ার পরে কয়েনগুলো অ্যাড হয়েছে কিনা সেটি আমি আপনাদের সাথে এবার কন্টিনিউ করব বন্ধুরা দেখতে পেলেন আমার আগে পঁচিশশো ছিল আমি অ্যাপসটি ইনস্টল করে নিয়েছি ইনস্টল করার জন্য আমাকে তারা বিশ পয়েন্ট দিয়েছে তার মানে পঁচিশশো বিশ হয়েছে তার মানে আপনারা লাকি স্পিন করে এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন লাকি স্পিন করার জন্য আমি আবারও বলছি আপনার স্পিনগুলো শেষ হয়ে গেলে অবশ্যই গ্যাট মোড়ে ক্লিক করবেন গ্যাট মোড়ে ক্লিক করার পরে আপনি একটি অ্যাপস ইনস্টল করে নেবেন অ্যাপস ইনস্টল করে নেওয়ার পরে আপনাকে তারা আরও বেশি স্পিন দিবে এবার চলে আসছি দ্বিতীয়টি দ্বিতীয়টিতে math quiz solve math quiz solve যেটি রয়েছে সেটিতে আমি ক্লিক করছি সিম্পলি ট্যাপ করবেন এখানে যে ম্যাথগুলো চলে আসবে সেই ম্যাথগুলো আসার পরে একটি অ্যাপস চলে আসতে পারে সেটি আপনি অবশ্যই কেটে দিবেন কেটে দেওয়ার পরে মূল ইন্টারফেসে চলে যাবেন এরপরে এখানে please wait to new level start এখানে সেটি কেটে দেবেন কেটে দেওয়ার পরে একটি লোডিং হতে থাকবে লোডিং হওয়ার পরে আপনি আবারও ক্লিক করবেন আবারও ক্লিক করার পরে একটি ম্যাথ কুইজ চলে আসবে তার মানে এখান থেকে সিম্পলি অবশ্যই ম্যাথ কুইজগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন স্লাইড টু উইন এখানে একটি অ্যাপ চলে আসছে তার মানে অ্যাড চলে আসছে অ্যাডটি আপনাকে দেখতে হবে দেখার পরে আপনি অবশ্যই এখান থেকে ম্যাথগুলো খেলতে পারবেন অনায়াসেই তার মানে এখানে খেলাগুলো খুব সহজ জাস্ট আপনাকে ম্যাথগুলো খেলতে হবে অ্যাপস আসলে অ্যাপসগুলো দেখবেন অথবা অ্যাড আসলে অ্যাডগুলো দেখবেন দেখার এগেনস্টে আপনি স্টেপ বাই স্টেপ ম্যাথ কুইজগুলো এখান থেকে খেলে আপনি আরও বেশি পয়েন্ট আর্নিং করতে পারবেন অনায়াসেই ম্যাথ কুইজের মধ্যে যখন আপনি সিম্পলি ট্যাপ করবেন আমি আবার বলছি এখানে একটি অ্যাড চলে আসবে সেই অ্যাডটি আপনার দেখতে হবে তার মানে অ্যাডটি আসা পর্যন্ত লোডিং হওয়া পর্যন্ত আপনাকে একটু অপেক্ষা করতে হবে এই অ্যাডটিতে আসার পরে আপনি দুই থেকে তিন মিনিট জাস্ট একটু গুঁড়োগুড়ি করবেন বা ওয়েট করবেন এতে করে আপনি ম্যাথের কুইজটা খেলতে পারবেন তার মানে ছোটো ছোটো যোগ বিয়োগ গুণ ভাগের কিছু কিছু কাজ থাকবে সেই কাজগুলো আপনাকে অনায়াসে করতে হবে তার মানে এখানে যে অ্যাডগুলো চলে আসবে সেই অ্যাডগুলো আপনাকে হয়তো পেন দিতে পারে পেন নিলেও কোনো সমস্যা নেই আপনি এর যে পয়েন্ট পাচ্ছেন সো সেটি দেখার পরে দুই থেকে তিন মিনিট দেখার পরে আপনি এখানে যে ক্রস চিহ্ন রয়েছে সেই ক্রস চিহ্নতে জাস্ট একটু কেটে দিবেন কেটে দেওয়ার পরে আপনার সামনে এ ধরনের ইন্টারফেস উপস্থিত হবে সো আরেকটু অপেক্ষা করতে হবে এখানে ভাগ করতে বলেছে ছত্রিশকে তিন দিয়ে ভাগ করতে বলেছে ভাগ করে আপনি রেজাল্টটা কারেক্ট করে দিতে পারেন দ্যাটস সিট এতটুকুই ডিসকানেক্ট হয়ে যাবে ডিসকানেক্ট হয়ে যাওয়ার পরে আমি বাকি কাজগুলো করব বাকি কাজগুলো কিভাবে করব সেটি দেখাচ্ছি আমি আবার স্ক্রিনে চলে যাচ্ছি আমি আবার যে অ্যাপসটি সেই অ্যাপসটি ওপেন করছি ওপেন করার এগেনস্টে অবশ্যই আমি দেখাবো যে এখান থেকে কিভাবে বাকি কাজগুলো বিপিএন ডিসকানেক্ট করে করতে হয় তার মানে বাকি কাজগুলো করার জন্য আপনাকে বিপিএন ডিসকানেক্ট অবশ্যই করে নিতে হবে অলরাইট আমি মূল স্ক্রিনে চলে এসেছি মূল স্ক্রিনে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে যে নিউজগুলো রয়েছে প্রথম নিউজ আমি এই নিউজের মধ্যে ক্লিক করছি ক্লিক করার পরে একটু এটি চালু হবে এটি এটি আপনি দুই থেকে তিন মিনিট এই ওয়েবসাইটের মধ্যে অপেক্ষা করবেন তার মানে এখানে সময়টা কাউন্ট হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন দ্রুত সময়টা কাউন্ট হচ্ছে এই সময়টা কাউন্ট যখন শেষ হবে তারপর আপনি এখান থেকে যে নির্ধারিত পয়েন্টগুলো সেই পয়েন্টগুলো এখান থেকে খুব সহজেই পেয়ে যাবেন তার মানে যে নিউজগুলো রয়েছে সেই নিউজগুলোতে আপনাকে একটু সময় দিতে হবে তার মানে একটু ভিজিট করতে হবে ভিজিট করার এগেনস্টে যে সময়টুকু সেই সময়টুকু শেষ হওয়ার পরে আপনি এখান থেকে অনায়াসেই এই যে পয়েন্টগুলো সেই পয়েন্টগুলো অ্যাড করে নিতে পারবেন আপনার মূল পয়েন্টের সাথে আশা করি আপনারা একটু পরে দেখতে পাবেন যে আমার সময়টা দ্রুত কাউন্ট হচ্ছে এবং এটি শেষ হওয়ার সাথে সাথেই আপনি এখানে দেখতে পাবেন যে আমার নির্ধারিত যে পয়েন্ট সেই পয়েন্টটুকু অ্যাড হয়ে যাবে দ্যাটস ইট এটি আমার শেষ হয়ে গিয়েছে পয়েন্টটুকু এবার আমি মূল যে ইন্টারফেস সেই মূল ইন্টারফেসে আমি চলে আসছি এবার এটি অ্যাড চলে আসছে অ্যাডটি চাইলে আপনি স্কিপ করে চলে যেতে পারেন পর্দায় দেখতে পাচ্ছেন আমি আগা আমি আমার আবার আগের পঁচিশশো বিশ ছিল এবার থার্টি হয়েছে এবার আমি দ্বিতীয় যে অপশনটি সেই অপশনটিতে ক্লিক করছি এবার ওয়াচ অ্যাডস যেটি সেটিতে ক্লিক করছি সেকিং সাকসেসফুলি সাকসেসফুলি একটি লেখা চলে এসেছে এটি অ্যাড চলে এসেছে অ্যাডটা আমি কেটে দিব কেটে দেওয়ার পরে সরাসরি আপনার সামনে নেক্সট যে ইন্টারফেসটি সেই ইন্টারফেসটি আবার উপস্থিত হবে তার মানে ওয়াচ অ্যাডসের এর মধ্যে ক্লিক করতে হবে ওয়াসার্সে ক্লিক করার পরে অনেক সময় আপনাকে গুগল প্লে স্টোরে নিয়ে যেতে পারে অথবা আপনি যে কোনো একটি ওয়েবসাইটে নিয়ে যেতে পারে সেখানে ভিজিট করবেন ওয়েবসাইটের মধ্যে নিয়ে গেলে আর যদি প্লে স্টোরে নিয়ে যায় তাহলে আপনাকে অবশ্যই প্লে স্টোর থেকে যে অ্যাপসটি ইনস্টল করতে বলবে সেটি ইনস্টল করে নেওয়ার পরে খেটে দিবেন এরপর আপনি ওয়াস অ্যাডস দেখবেন অর্থাৎ অ্যাড দেখে এখান থেকে নির্ধারিত পয়েন্টগুলো আপনি অনায়াসে ইনকাম জেনারেট করতে পারবেন আমি একটি অ্যাডস দেখেছি এখানে ফিফটি হয়েছে এইভাবে কিন্তু কাজ করবেন এবার দেখে দিচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অপশন আপনার এই যে তিন তিন নম্বর অপশনটি সেটিতে ক্লিক করবেন সেটিতে ক্লিক করার পরে সরাসরি উইড্রোটি দেখতে পাচ্ছেন আমার এখানে পঁচিশশো পঞ্চাশ হয়ে গিয়েছে এবং আমি যে ডলারটুকু সেই ডলারটুকু আর্নিং জেনারেট করে ফেলেছি সো উইড্রো করে নেওয়ার জন্য আপনাকে উইড্রোতে ক্লিক করতে হবে উইড্রোতে ক্লিক করার পরে আপনি এখানে চারটি অপশন দেখতে পাচ্ছেন পেপলের মধ্যে অথবা বিটকয়েনের মধ্যে নিতে চাইলে আপনাকে পেপল এবং বিটকয়েন এর আমি পেপল সিলেক্ট করে দিচ্ছি পেপল সিলেক্ট করে দিলে আপনার পেপলের ইমেল অ্যাড্রেসটা দিতে হবে অথবা বিটকয়েনের মধ্যে নিতে চাইলে আপনি বিটকয়েনের এই অ্যাড্রেসটা এখানে দিতে হবে কিভাবে বিটকয়েনের অ্যাড্রেসটা কালেক্ট করতে হয় সেটি যদি না জানেন অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিও দেওয়া রয়েছে সেখান থেকে দেখে নিতে পারবেন পেপল এবং বিটকয়েনের মধ্যে মিনিমাম দশ ডলার হলে আর্নিং জেনারেট করতে পারবেন এবং আপনি বিকাশের মধ্যে নিতে চাইলে বিকাশ সিলেক্ট করে দেবেন বিকাশ সিলেক্ট করে দেওয়ার পরে আপনাকে এইখান থেকে আপনার মিনিমাম পাঁচ ডলার হলে বিকাশে আপনি পেমেন্ট নিতে পারবেন তার মানে আপনি বিকাশে উইড্র নেওয়ার জন্য পাঁচ ডলার আর্নিং জেনারেট করতে পারবেন এক হাজার পয়েন্ট হলে আপনি এক ডলার পাবেন পাঁচ হাজার পয়েন্ট হলে আপনি পাঁচ ডলার পাবেন সুতরাং আপনি বুঝতে পেরেছেন এবার আপনি টপ আপে যদি ক্লিক করেন আমি টপ আপে ক্লিক করছি টপ আপে ক্লিক করার পরে আপনাকে অবশ্যই এখানে মিনিমাম দুই ডলার আর্নিং করতে হবে দুই ডলার আর্নিং জেনারেট করার করতে হলে আপনাকে এখানে কাজ করতে হবে সো এখান থেকে যেটি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 থাকুন সদা সর্বদা লার্নিং এন্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন I'll catch you guys in my next video till then take care